আজকে যে বিষয় নিয়ে একটু আলোচনা বিচারিতা করতে যাচ্ছি তা অসহায় মানুষের অসহায়ত্ব যা মানুষকে পুড়িয়ে নিষ্পেষিত করেছে মানুষ কিছু বলতে পারেনি সত্যি দেখে দেখে তাকিয়ে অসহায়ত্ব ছাড়ার কিছুই করার ছিল না আল্লাহ রবুল্লা আলমিন সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করেন সমস্ত মানুষের আল্লাহ তৌফিক দান করেন যাতে যাতে তারা তাদের সমস্ত সমস্যা সমাধান করে দ্রুত দাঁড়াতে পারে এক পিতা তার সন্তানের খাবারের কষ্টে কথা বলতে গিয়ে এক লোমহর্ষক কথা বলেছেন গত রাতে যিনি ছিলেন কোটিপতি আজ সকালে তিনি রাস্তায় দাঁড়িয়ে টাকার জন্যে অন্য মানুষের কাছে হাত পাততে হচ্ছে যা কারো কাছেই এক্সপেকটেশন নয় বা বোধগম্য নয় বা কারোর জন্যই ইচ্ছেকৃত নয় এটা মালিকের হুকুম একটি দুর্ঘটনা মাত্র মানুষের পাল্টে দেওয়া জীবন দেখেছি আমরা ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ার দৃশ্য এই তিনটি বাড়ির মালিক পরদিন সে তিনটি রুটি হাতে রাস্তায় দাঁড়িয়ে আছে এগুলো আল্লাহ রাবুল আলমীর আমাদেরকে বিভিন্ন বিষয়ের মাধ্যমে শিক্ষা প্রদান করেছেন যাতে আমরা আল্লাহ রাস্তায় ফিরে আসি এবং ধৈর্য ধারণ করি ধৈর্যই আল্লাহ আমাদেরকে ধৈর্য থেকে আমাদেরকে সুফল দান করবেন এবং সকল ব্যবসায়ীদের প্রতি সম সহমর্মিতা আল্লাহ যাতে আল্লাহ যাতে করে তাদের এই ব্যবসায় ক্ষতি কাটিয়ে উঠতে পারেন সেই তৌফিক দান করেন আমিন আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ